আচ্ছা ঠিক আছে আমি রেকর্ডিং স্টার্ট করে দিলাম আজকে আমাদের ক্লাস হবে কিওয়ার্ড রিসার্চ কিসের উপরে আমাদের ক্লাস হবে কিওয়ার্ড রিসার্চ দেখেন আমি আপনাদের গত ক্লাসে ক্লাস করাইছিলাম কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট এবং পেমেন্ট মেথড সম্পর্কে একটু দেখাইছিলাম তাই না আচ্ছা তো এখন যদি গুগলের অ্যাডস ক্যাম্পেইন রেডি করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই লাগবে কি আমাদের কিউআর্ড রিসার্চ লাগবে যদি আমরা কিউআর্ড রিসার্চ না করে গুগলের অ্যাডস ক্যাম্পেইন করি বা আমরা গুগলের অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে শিখতে যাই তাহলে সেই শিকাটা হবে কি জানেননি সেই শিকাটা হবে ওই যে অন্ধের দেশে আয়না বিক্রির মতো একজন মানুষ কিউআর রিসার্চ জানে না কিন্তু সে গুগলের এডস ক্যাম্পেইন দিতে শুরু করলো গুগলের এডস ক্যাম্পেইন বসাইতে শুরু করলো তাহলে তার কাছে বিষয়টা এমনভাবে দাঁড়াইব যে অন্ধের দেশে আয়না বিক্রি যে বা যেটাকে বোঝায় যা মিন করে সেটাই বুঝেন তো অন্ধের দেশে আয়না বিক্রি মানে তো বুঝেন আপনারা তাই না এই জন্য গুগলের অ্যাডস ক্যাম্পেইনের কাজ করার আগে আমাদেরকে ভালোভাবে জানতে হবে খুব ভালো করে কিওয়ার্ড রিসার্চটা জানতে হবে এখন আমাদের প্রথমে শিখতে হবে কিওয়ার্ড কি আচ্ছা আমাদের কয়েকটা প্রশ্ন আছে প্রশ্নগুলা কি কি যেমন আমরা প্রথম নম্বর আমি ডকস ওপেন করি তাইলে আমাদের বুঝতে সুবিধা হইব two, three. আমরা ডকস ওপেন করলে আমরা প্রত্যেকটা বিষয় ভাঙ্গে ভাঙ্গে আমরা বুঝাইতে পারবো কে কইছে কি ইলেকট্রিসিটি নাই কি করব আপনি আপনার ঘুমান আমি আর কি করবো আপনার কই গেল এখন গুগল প্রোডাক্ট ওনার ইলেকট্রিসিটি নাই এখন ওই ড্রাইভারটা আমি নেই কেমনে বলেন তো সমস্যা কি দেখেন না আচ্ছা নেটওয়ার্কের সমস্যা আছে আচ্ছা আচ্ছা তাইলে আমরা আজকে ক্লাসে বারো জনের মতো অ্যাটেন্ড আছি আশা করি আরও দু একজন আসবেন একটা বিষয় মনে রাখবেন ফ্রিল্যান্সিংকে সেক্টরে যারা গুগলের কাজ শিখতে পারে ওদের কিন্তু আর পিছনে তাকানোর প্রয়োজন হয় না ওয়াল্লা চলে আসছে এখন আমাদের প্রথম নম্বর প্রশ্ন আসবে এক নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড what is keyword The number of why আর research why research keyword how research keyword what is the benefit of keyword রিসার্চ ঠিক আছে তারপরে আরেকটা বিষয় দিতে পারি ওকে আমরা এই চারটা প্রশ্ন নিয়ে আমরা সামনে দাঁড়াইলাম চারটা প্রশ্ন আমরা এখন একটু বড় করে দিই আমি চারটা প্রশ্ন কি কি হোয়াট ইজ কিওয়ার্ড হোয়াই রিসার্চ কিওয়ার্ডস হাউ টু ইউ রিসার্চ কিওয়ার্ডস হোয়াট ইজ দ্য বেনিফিট অফ কিওয়ার্ড রিসার্চ ঠিক আছে এখন এই কিওয়ার্ড রিসার্চের জন্য প্রথমে আমরা এই চারটি প্রশ্ন ভালো করে বুঝি তো হোয়াট ইজ কিওয়ার্ড কিওয়ার্ডটা কি ঠিক আছে আচ্ছা কিওয়ার্ড হচ্ছে দেখেন আমি গুগলে যাই গুগলে গিয়া আমি একটা শব্দ বা দুইটা শব্দ লেখে যেমন বিব বেস্ট টোয়েন্টি টোয়েন্টি মোবাইল আচ্ছা আপনারা কি আছেন না আমারে ফালাইয়া গেছেন স্ক্রিন দেখা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে আচ্ছা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটা শুধুমাত্র যে আমার গুগল এডস ক্যাম্পেইনের ক্ষেত্রে ব্যবহার হয় এরকম কথা নয় কিওয়ার্ডটা হচ্ছে আমার জীবনের গুগলের প্রত্যেকটা সেক্টরে হোক আর সোশ্যাল মিডিয়া সেক্টরে হোক প্রত্যেকটা ভাবেই আমার কিওয়ার্ডের প্রয়োজন ঠিক আছে আমি যে গুগলে এই যে ভিভো বেস্ট টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টি টু মোবাইল লেখা সার্চ দিলাম এই ভিভো এই মোবাইলটা এই সার্চ যে শব্দগুলো লেখে আমি যে সার্চ দিছি এই টোটালটাই হচ্ছে কিওয়ার্ড ঠিক আছে এই টোটালটাই হচ্ছে কিওয়ার্ড তাহলে এক কথায় বলা যায় এক বা একাধিক শব্দ লিখে গুগল সার্চ বারে এক বা একাধিক শব্দ লিখে যে বিষয়টাকে সার্চ করা হয় এবং যে শব্দ লিখেই সার্চ করা হয় সেই শব্দটাকে বলা হয় কিওয়ার্ড আমি আবারও বলছি আমরা গুগলের মধ্যে গুগল সার্চ বারের মধ্যে এক বা একাধিক শব্দ লিখে আমরা যে সার্চ করি সেই সার্চকে বলা হয় কিওয়ার্ড সেই সার্চেবল শব্দগুলোকে বলা হয় কি কিওয়ার্ড এখন আমরা যদি এখন প্রথম আলো লেখো প্রথম আলো লেখা যদি আমরা সার্চ দেই সেই প্রথম আলো একটা কিওয়ার্ড এখন বিষয়টা হচ্ছে গুগলের কাজ বা গুগলের সার্চগুলো এখন পর্যন্ত বাংলাদেশে তেমন একটা বেনিফিটেড হয়নি কিন্তু অন্যান্য দেশের মানুষের কাছে গুগলের এই সার্চের কাজটা খুব বেশি মানুষ অন্যান্য দেশে গুগলের সার্চ বাটনটাকে একটু বেশি ব্যবহার করে ইন্টারনেটটা কারেন্ট চলে গেছে নেটওয়ার্ক ঝামেলা করব এখন মোবাইল ডাটা নেটওয়ার্ক দিয়ে চলব আচ্ছা দুই নাম্বার হচ্ছে ওয়াই রিসার্চ কিওয়ার্ড আচ্ছা হোয়াই রিসার্চ কিওয়ার্ড এখন এই ভিভো কোম্পানি আমাকে বলল যে আমার একটা গুগলে সার্চ অ্যাডস ক্যাম্পেইন রেডি করে দেন যেখানে আমার এই ভিভো মোবাইলগুলা র্যাঙ্কে থাকবে এই এই ওয়েবসাইটটা র্যাঙ্কে আসবে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা র্যাঙ্কে আসবে এটা আমারে বলল ওকে এখন এই যে আমি সার্চে সার্চে দিয়ে ফার্স্ট পেজে নিয়ে আসছি এই যে আমি ফার্স্ট পেজে নিয়ে আসছি এই যে বেস্ট ভিভো ফোন ফার্স্ট পেজে এই যে নিয়ে আসছি অ্যান্ড এইটা নিয়ে আসার জন্য আমাকে এডস ক্যাম্পেইন রেডি করে দিতে হবে এটা পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসেই আমাদের সার্চ গুগল সার্চ এডস ক্যাম্পেইনের ক্লাস হবে ওই ক্লাসে আমি দেখাইব ইনশাল্লাহ তো কিভাবে আমরা সার্চ এডস ক্যাম্পেইন রেডি করে একটা ওয়েবসাইটকে কীভাবে এইভাবে সার্চের ফার্স্ট পেজে নিয়ে আসতে পারে এখন দেখি আমরা এই যে কোন শব্দের মাধ্যমে আমার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে নিয়ে আসতে চাই সেই শব্দটাকে আমি রিসার্চ করতে হবে সেটাই হচ্ছে হোয়াই হোয়াই রিসার্চ কিওয়ার্ড কেন কারণ আমি কিওয়ার্ড রিসার্চ ওই জন্যই করব যাতে আমার স্পেসিফিক ওই ওয়ার্ডটার মাধ্যমে আমার ওয়েবসাইটটা যেন ফার্স্ট পেজে র্যাঙ্কে আসে কি আমি কি আপনাদের কেন আমরা কিওয়ার্ড রিসার্চ করব এই প্রশ্নটা বুঝাইতে পারছি চ্যাট বক্সেই লেখা দেন সমস্যা নাই বুঝতে পারছি বুঝতে পারছি ওকে আচ্ছা তিন নাম্বার হচ্ছে প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন কি ডু ইউ রিসার্চ আচ্ছা এই প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর দিতে হইলে আমরা ইন টোটাল ক্লাস করতে হবে অর্থাৎ এক টাকা এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিটে একটা ক্লাস করতে হবে এই প্রশ্নটার উত্তর দিতে হইবে এটা মুখে দেওয়া সম্ভব না এটা প্র্যাকটিক্যালি দিতে হইব আচ্ছা এখন চার নাম্বার যে প্রশ্ন হোয়াট ইজ দ্য বেনিফিট অফ কিউআর্ড রিসার্চ কিউআর্ড রিসার্চের বেনিফিট কি কিউআর্ড রিসার্চের বেনিফিট হচ্ছে যদি আমি কিউআর্ড রিসার্চ করে দেই তাহলে কোম্পানিটার ওয়েবসাইট ফার্স্ট পেজে আসবে এবং মানুষ ওই সার্চ করে কোম্পানির ফার্স্ট পেজ থেকে কোম্পানির ওয়েবসাইটে ঢুকবে আর ডুইকা এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো মানুষ কিনবে একটা মিনিট আপনারা লাইনে থাকেন কারেন্টে যা করে বলার বাহিরে ওকে এখন আমরা পাইলাম যে আমাদের বেনিফিট কি বেনিফিটটা হচ্ছে আমরা কিউআর রিসার্চ করে যদি আমাদের এডস ক্যাম্পেইন রেডি করি তাহলে আমাদের ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আসবে এবং সেখান থেকে মানুষ প্রোডাক্ট কিনবে ওয়েবসাইটের মধ্যে ভিজিটর হবে যদি ওয়েবসাইটের মধ্যে বিডিটার হয় মানুষ প্রোডাক্ট কিনে তাহলে তাহলে আমার জন্য বায়ার আমার উপরে খুশি হবে আমাকে আরেকবার কাজ দিতে বায়ার আর চিন্তা করবে না ঠিক আছে এখন আসুন এখন আসুন কিওয়ার্ড কয় ধরনের হুম আমি আপনাদের মেসেঞ্জারে একটা ছবি দিই আগে তারপরে এটা আলোচনা করতেছি মেসেঞ্জারে যাই কারণ একটা এলোমেলো গেছে

চার ধরনের এক নাম্বার কিওয়ার্ড হচ্ছে বাইং কিওয়ার্ড বাইং কিওয়ার্ড ওয়ার্ডস দুই নাম্বার হচ্ছে ब्रांड कीवर्ड्स तीन नंबर হচ্ছে NEAR কিওয়ার্ডস NEAR ME কিওয়ার্ডস চার নাম্বার হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডস আচ্ছা। আমাদের এই চার ধরনের কিওয়ার্ড আছে এখন আমরা এই চার ধরনের কিওয়ার্ড সম্পর্কে একটু আলোচনা করি তারপরে আমরা বুঝব দেখেন প্রথম নাম্বার হচ্ছে বাইং কিওয়ার্ড বাইং কিওয়ার্ড কাকে বলে বাইং কিওয়ার্ড হচ্ছে মানুষ কোনো প্রোডাক্ট কেনার জন্য ডাইরেক্ট যে বিব বেস্ট মোবাইল টোয়েন্টি বেস্ট টোয়েন্টি টোয়েন্টি টু মোবাইলস বা দ্য বেস্ট ভিভো ফোন এই যে এইগুলা এই যে স্পেসিফিক দিছে এই যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা লেখে যদি মানুষে যদি সার্চ করে স্পেসিফিক এই কিওয়ার্ডটা লেখে অর্থাৎ ভিভো এক্স সেভেন্টি প্রো লেখে যদি সার্চ করে তাহলে এইটা লেখে মানুষ সার্চ কারা করবে এই সার্চটা করবে ওই সমস্ত মানুষ যারা মোবাইল কেনার জন্য চিন্তা করছে বা মোবাইল কেনার সম্ভাবনা আছে আমি আবারও বলি বাইং কিওয়ার্ড হচ্ছে বাইং বাই শব্দের অর্থ তো কেনা আমরা সবাই জানি বাই শব্দের অর্থ কেনা এখন স্পেসিফিক এই যে ভিভো এক্স সেভেন্টি প্রল একা যারা সার্চ করবে হ্যাঁ যারা সার্চ করবে এবং সার্চ করিয়া তারা ওয়েবসাইটে ঢুকবে মনে রাখবে ওরা কিন্তু ওদের মধ্যে অনেকেই কিন্তু এই প্রোডাক্টটা কিনবে বা প্রোডাক্টটা সম্পর্কে এখন জ্ঞান নেবে পরে কেনার সম্ভাবনা আছে ঠিক আছে ওরা প্রোডাক্ট সম্পর্কে কিছুটা জানে এবং তারা জানে যে ভিভো এক্স সেভেন্টি প্রো এটা হচ্ছে ভিভো কোম্পানির একটা আপডেট মোবাইল এই আপডেট মোবাইলটা সে কিনতে চাচ্ছে এবং সে কিনবে এটাই হচ্ছে তার টার্গেট এই জন্য সে এটা দিয়ে সার্চ করছে এটা হচ্ছে বাইং কিওয়ার্ড আচ্ছা দুই নম্বর হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড ব্র্যান্ডটা হচ্ছে কি ব্র্যান্ড ব্র্যান্ডটা হচ্ছে ওই সমস্ত কিওয়ার্ড যে একটা বিবো ভিভো মোবাইল ফোন দেখো ভিভো মোবাইল ফোন এটা হচ্ছে টোটাল ব্র্যান্ড ভিভো মোবাইল ফোন ভিভো কোম্পানির যত ধরনের মোবাইল ফোন ভিভো হিসাবে নাম দিয়ে বাইট করছে সবগুলা ব্র্যান্ড ঠিক আছে আমি আপনাদের আরেকটা ট্যাব নিয়ে যদি দেখাই তাহলে আপনারা আরেকটু ভালো করে বুঝতে পারবেন যে আমি এই ট্যাগের মধ্যে দেখছিলাম কিছু জিনিস এই যে দেখেন ভিভো ব্র্যান্ডের কত মোবাইল আছে দেখেন এখানে আপনাদের কিছু মোবাইল সে দিছে সবগুলা দেয়নি এই যে দেখেন অনেকগুলার মধ্যে এখানে দিছে কি ভিভো এক্স সেভেন্টি প্রো ভিভো আই কিউ ডাবল জিরো নাইনটি তারপর হচ্ছে ভিভো ওয়া টি ওয়ান ফাইভ জি ভিভো বি টোয়েন্টি ফাইভ প্রো ভিভো আইকিউ নাইন প্রো লিজেন্ট হ্যাঁ ভিভো টোয়েন্টি ফাইভ ভিভো এক্স সিক্সটি প্রো ভিভো এই যে এই যে প্রত্যেকটা তার একটা একটা করে প্রোডাক্ট এটা এটা একটা প্রোডাক্ট এইটা একটা প্রোডাক্ট এইটা একটা প্রোডাক্ট এইটা একটা প্রোডাক্ট এইটা একটা প্রোডাক্ট এইটা একটা প্রোডাক্ট এইটা একটা প্রোডাক্ট এইটা একটা প্রোডাক্ট এটা প্রত্যেকটাই তার একটা করে প্রোডাক্ট ঠিক আছে এটা প্রত্যেকটাই তার একটা করে প্রোডাক্ট এখন আমরা এই প্রোডাক্টটা সব প্রোডাক্টকে একবারে এক সার্চে নিয়ে আসতে হলে আমরা একটা ব্র্যান্ড লিখে আমরা সার্চ দিব এই ব্র্যান্ড হচ্ছে মনে করেন বিবো দ্য বেস্ট বিবো ফোন টোয়েন্টি টোয়েন্টি বড় আব্দুল্লাহ ভাই কিছু বলছেন আমাকে না স্যার না স্যার আপনার মাইক্রোফোন অন ছিল ওকে এখন এখানে অনেকেই আছে বা এই মনে করেন আমি মোবাইল দিয়ে দেখাইলাম এটা মোবাইল বাদ দিয়ে যদি আমি দেখাই যে আপনাদের দেখাই মনে করেন ওয়ালটন আমরা ওয়ালটন প্রোডাক্ট ওয়ালটন হচ্ছে একটা ব্র্যান্ড ওয়ালটন হচ্ছে একটা কোম্পানি হ্যাঁ ওয়ালটন কোম্পানির মনে করেন টিভি একটা ব্র্যান্ড ওয়ালটন কোম্পানির টিভি একটা ব্র্যান্ড হ্যাঁ আমরা টিভি ব্র্যান্ড দিয়ে সার্চ দিলাম এখন প্রশ্ন হচ্ছে ওয়ালটন কোম্পানির কি টিভি একটা বা এক ক্যাটাগরির টিভি আপনারা কেউ একজন আমাকে রেসপন্স করেন যে ওয়ালটন কোম্পানির টিভি কি একটা মানে একই এক ক্যাটাগরির সব টিভি নাকি বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন আচ্ছা, বিভিন্ন ক্যাটাগরির আছে বিভিন্ন মডেল আছে বিভিন্ন দামের আছে আচ্ছা এখন এই যে আমরা জাস্ট এইচডি মানে এইচডি এই যে জাস্ট আমি ওয়ালটন টিভি দিয়ে সার্চ করলাম এই ওয়ালটন টিভিটা হচ্ছে আমার ব্র্যান্ড কিন্তু ওয়ালটন টিভির ভিতরে ঢুকার পরে ওই আসে না আচ্ছা ঠিক আছে আপনার রিলেটিভ নিয়ে আপনি আমি কিন্তু এখনো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ না এখনো নাক দিয়ে পানি জ্বরে আচ্ছা এখন এই ওয়ালটন টিভির মধ্যে যদি আমরা ঢুকি তাহলে আমরা বিভিন্ন ধরনের টিভি দেখতে পারবো দেখেন আমাদের ওয়েবসাইটটা ডুকো একটু সময় নিচ্ছে কারেন্ট করে নাই নেটওয়ার্ক স্লোই থাকবে এটা স্বাভাবিক আসতেছে ওয়াল্টনের দেখেন এই যে দেখেন এখানে ডাব্লিউ ডি টোয়েন্টি ফোর এল টোয়েন্টি টোয়েন্টি টু সিক্স ওয়ান জিরো এটার মার্কেট প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো টাকা অফার প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো টাকা তারপরে এটা হচ্ছে এরকম তারা বিভিন্ন ব্র্যান্ডের দিছে দেখছেন এখন যদি আমি এই ব্র্যান্ডটা লিখে যদি প্রোডাক্টটাকে সার্চ করি এই প্রাণটালিকা এই প্রাণটালিকে যদি আমি প্রোডাক্টটা সার্চ করি তাহলে আমার এটা হবে বাইং কিওয়ার্ড আর আমি ইন্টুটা লেখানের এই ওয়ালটন টিভি বইলা সার্চ দেওয়ার কারণে এটা হচ্ছে আমার ব্র্যান্ড দেখেন আমি বারে বারে বলতেছি আপনাদের আপনারা বারে বারে বলতেছি আপনাদের কারণ আপনারা এই ব্র্যান্ড এবং এটা আমি নিজেই ফেস লাগাইতাম ব্র্যান্ড এবং বাইং কিওয়ার্ডের মধ্যে আমরা ফেস লাগাই আমি ফেস লাগাইতাম এই জন্য আমি এটারে বারে বারে পরিচিতি করে ভাঙ্গে ভাঙ্গে দেখাইতেছি এই জন্যই দেখাইতেছি যাতে আমি বাইং এবং ব্র্যান্ড দুইটাকে আলাদা করতে পারি ব্র্যান্ড হচ্ছে আমি যে শব্দ দিয়ে সার্চ করলে এই এই জাতীয় যতটা প্রোডাক্ট আছে এই কোম্পানির আমি দেখেন ওয়ালটন টিভি দিয়া সার্চ করার কারণে ওয়ালটনের যত টিভি আছে সব টিভি আমার সামনে শ করছে সব ধরনের দেখেন একদম এগারো হাজার নয়শো থেকে দাম শুরু কইরা হ্যাঁ, এগারো হাজার নয়শো থেকে শুরু করে এখন শুধুই বাড়তেছে এগারো হাজার নয় তেরো হাজার নয়শো করে এরকম বাড়তেই আছে বাইরে বাইরে এই যে দেখেন টিভি এরকম বাইরে বাইরে দাম অনেক উপরের দিকে যাচ্ছে অনেক উপরের দিকে যাচ্ছে পনেরো হাজার দুইশো একত্রিশ হাজার আঠাইশ হাজার পর্যন্ত গেছে আরও পেজ আছে আমরা নেক্সট নিলেও যাইতে পারবো সমস্যা নাই এখন এই যে এই যে আমাদের একটা মানে সব ধরনের প্রোডাক্ট আসছে এই সব ধরনের প্রোডাক্টটা সার্চে আসার কারণে এটা হচ্ছে আমার ব্র্যান্ড কিওয়ার্ড আর আমি এই যে একটা প্রোডাক্টকে প্রোডাক্টের জাস্ট কি কুড লেখা ডাব্লিউ ডি টোয়েন্টি ফোর এল টোয়েন্টি টু কি ব্যাকেট সিক্স ওয়ান জিরো এম এম এই দিয়ে সার্চ দিছি দেখেন একটাই প্রোডাক্ট আছে এখানে আমি ক্লিক করলে ওই প্রোডাক্টটাই আমাকে শো করবে ঠিক আছে দেখি একটু ভিতরে যাই কি দেখে আমাকে দেখি আমরা এই যে দেখেন জাস্ট ওই প্রোডাক্টটাই আমাকে দেখাচ্ছে ওই প্রোডাক্টের আমার ইনফরমেশন ইন টোটাল আমাকে তার সামনে নিয়ে আসছে স্ক্রিন সাইজ সিক্স ওয়ান জিরো এম এম এস প্যাক দেখতে পাচ্ছেন সব কিছু সে আমারে ওই জায়গার মধ্যে শো করে দিছে এখানে আর কোনো জামেলা নাই আচ্ছা একটা জিনিস হচ্ছে কি জানেননি ওয়ালটন কিন্তু জানে না আমি আপনাদের এই ক্লাস করানোর পাশাপাশি ওয়ালটনকে এটা কি করে দিচ্ছি মার্কেটিং করে দিচ্ছি কিন্তু ওয়ালটন এটা জানে না আচ্ছা আমরা আগে দেখছি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা তেরো হাজার নয়শো টাকার জায়গায় এখন একটা ডিসকাউন্ট দিছে এগারো হাজার নয়শো টাকার মধ্যে ডিসকাউন্ট দিয়ে নিয়ে আসছে তাইলে দুই হাজার টাকা সে ডিসকাউন্ট দিয়ে দিছে হটসেল নামে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ব্রান্ড কিওয়ার্ড এবং বাইং কিওয়ার্ড আমরা জানলাম তারপরে হচ্ছে কি ব্র্যান্ড কিওয়ার্ড বাইং কিওয়ার্ড তারপরে হচ্ছে কি এটা হ্যাঁ নেয়ার মি কিওয়ার্ড নেয়ার মি কিওয়ার্ড হচ্ছে এটা হচ্ছে কি যে যেমন দেখেন রেস্টুরেন্ট ইন নেয়ার ঠিক আছে এট নেয়ার বাই নেয়ার দেখেন আমার পাশে কি রেস্টুরেন্ট আছে এটা আমাকে শো করাচ্ছে বুঝতে পারছেন আমার সামনে এখন আমার বাসার পাশে কি কি রেস্টুরেন্ট আছে সেই আমি দেখেন রেস্টুরেন্ট ইন নেয়ার মানে হচ্ছে আমার পাশাপাশি কি আছে হ্যাঁ আমার পাশাপাশি কি আছে সেই বিষয়টা সে আমাকে দেখাচ্ছে আমি সার্চ দিছি এখন আমাকে দেখাচ্ছে স্যামুয়েল রেস্টুরেন্ট সিলহেড এটা কোন জায়গায় এটা আমি কখনো দেখছি না মনে হইতেছে ফুড গার্ডেন রেস্টুরেন্ট এটা দেখছি দ্য পাক্তন রেস্টুরেন্ট এটাও দেখছি সমস্যা নাই ইন সিলেট সিটি আচ্ছা দেখেন এই যে আমি চাচ্ছি আমার বাসার পাশে কোন রেস্টুরেন্টটা আছে আমি এটা দেখার জন্য দেখেন আমার বাসার পাশে এই রেস্টুরেন্টটা আছে যমুনা রেস্টুরেন্ট এটা হচ্ছে ওই টার্মিনালের পাশে এটা আমার বাসা থেকে বেশি দূরে না স্কোয়ার রেস্টুরেন্ট দেয় নাই এখন অনলাইনে এখানে এই যে এই যে জায়গার মধ্যে আছে ফুড গার্ডেন আছে দা পার্ক আছে জিপ ব্লক শাহজালাল উপসর আছে তারপরে হচ্ছে শ্যামুয়েল রেস্টুরেন্ট আছে মমিন কোলা এই এই জায়গার মধ্যে আমি আছি এখন এই যে এই যে দেখাইছে না এটার পাশেই আমি আছি ওই জায়গার মধ্যেই আমি আছি আচ্ছা ওই ওই জায়গায় আমি এখন দেখেন আমার এটা হচ্ছে কি দান এই কিওয়ার্ডটার নাম হচ্ছে নেয়ার কিওয়ার্ড অর্থাৎ আমি আমার বাসার পাশে কোনো কিছু খুঁজাইতে চাইলে আমি এটা সার্চ দিলাম আমাকে সে আমার গুগল আমাকে এটা দেখাইয়া দিল তারপর হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে এমন একটা বস্তু এখন আমি হচ্ছে ওয়ালটনের টিভি কিনতাম ওয়ালটনের টিভি কিনতাম এবং আমি দিয়ে দিলাম যমুনা যমুনা টিভি যমুনা টিভি আমি দিয়ে দিলাম যমুনা টিভি আচ্ছা এখন ও যমুনা টিভি দিলে তো আবার একটা বিষয় হচ্ছে ওই যমুনা জিও চলে আসে তাইলে বিষণ টিভি বিষণ টিভি ওকে আমি দিয়ে দিলাম বিষণ টিভি এখন বিষণ টিভি আমি কিনতে চাই ওয়াল্টনের টিভি এখন আমি সার্চ দিলাম ভীষণ টিভি আচ্ছা এখন প্রশ্ন হইল গিয়া আমার কি ওই ওয়ালটনের টিভি কিনইব একটু আমারে রেসপন্স করেন আপনারা আমি কিনতে চাই ওয়াল্টনের টিভি আমি সার্চ দিলাম ভীষণ টিভি এখন কি আমার ওয়ালটনের টিভি কিনা হবে কি হবে না না হবে না থ্যাংক ইউ মহিদুল ভাই আর কেউ নাইনি জি না হবে না হ্যাঁ ধন্যবাদ আপনাদের রেসপন্স আছে এর মানে হচ্ছে আপনারা আসেন আপনারা কমেন্ট বক্সে রেসপন্স করেন তাইলে আমি বুঝবো আপনারা আমারে ফালাইয়া যাননি এবং আপনাদের গুমও আসেনি কারণ আমার জানা আছে ক্লাসে তো এখানে তো আর ভিডিওর সাথে ক্লাস যুক্ত হচ্ছেন না এই জন্য অনেকেই হয়তো ঘুমাইও গেছেন এটা ঘুমায় অনেকেই ঘুমায় হ্যাঁ আমি দেখছি অনেকেই ঘুমায় ভিডিওতে ক্লাস ভিডিওতে ক্লাস করলে অনেকেই দেখছি আমি অনেক কি বলে অনেক অনেক সময় আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখি তো অনেক বড় বড় টিচারদের টিউটোরিয়াল দেখি যারা একশো দেড়শো পেইড স্টুডেন্ট নিয়ে ক্লাস করায় ওনারা আবার জুমের পেইড জুমের মাধ্যমে ক্লাস করে এই জন্য ভিডিওর মাধ্যমে ক্লাসে অ্যাটেন্ড করাইতে পারে দেওয়া যায় তারা ক্লাস বিচারা ক্লাস করাইতেছে আর স্টুডেন্ট এদিকে ঘুমাইতেছে নাক ডাকতেছে ক ক কইরা বুঝতে পারছেন তো যাক আপনারাও ঘুমাইয়েন না আমার সাথে তাই কেন যতক্ষণ বেশিক্ষণ রাখবো না আমি হয়তো ঘন্টাখানিক মিলে রাখ আর একত্রিশ মিনিট আরও হয়তো আরও একত্রিশ বত্রিশ মিনিট রাখবো আপনাদের ওকে আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে আমি ওয়ালটনের টিভি কিনতে চাই আমি বিশনের টিভি সার্চ করলাম তাইলে কি আমার ওয়ালটনের টিভি কিনা হবে না আপনারা সবাই আনসার করছেন না আপনারা সবাই আনসার করছেন নাট কিনা হবে না হ্যাঁ সত্য আমি ওয়াল্টনের টিভি কিনতে পারবো না এইভাবে যখন আমরা বায়ারের কাজ যখন করব তখন আমরা বায়ারের কাজ এডস ক্যাম্পেইন রেডি করে দেওয়ার সময় আমাদের কিওয়ার্ড সেট করার সময় কিওয়ার্ড সেট করার সময় ওই ধরনের কিওয়ার্ড আমরা সার্চ করে দিব যে সমস্ত কিওয়ার্ড যেন নেগেটিভ না হয় অর্থাৎ প্রোডাক্টের রিলেটেড কিওয়ার্ড হয় প্রোডাক্ট রিলেটেডের বাইরে যেন কিওয়ার্ড না হয় এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে যদি প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড না হইয়া অন্য কিওয়ার্ড হয় যেমন আমি ওয়ালটনের অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছি এখন আমি দিয়ে দিলাম ভীষণ টিভি তাইলে কি আমার ওয়ালটনের টিভি সেল হইব না ভীষণের টিভি সেল হইব অবশ্যই ভীষণের টিভি সেল হইব আর ভীষণের টিভি সেল যদি হয় তাহলে কী হইল বিশ্বনাথ টিভি সেল হওয়ার কারণে বায়ার আমার কাছ থেকে যা চাচ্ছিল সেটা হলো না বরং বায়ারের টাকা দিয়ে অন্যের লাভ কইরা দিলাম এই জন্য কিওয়ার্ড রিসার্চের সময় আমার এটা খেয়াল রাখতে হবে যাতে আমি নেগেটিভ কিওয়ার্ডটা খুব ভালো করে খেয়াল করে দিতে পারি অর্থাৎ প্রোডাক্টের সাথে যে প্রোডাক্টটাকে আমি কিউ সার্চের ক্যাম্পেইনে দিব অর্থাৎ বায়ার আমাকে যে প্রোডাক্টটাকে দিবে যে প্রোডাক্টটাকে আমি সেল সে সেল চাচ্ছে এবং যেখান থেকে সে মানে ট্রাফিক চাচ্ছে সেই সেলটাকে যেন আমরা ঠিকঠাকভাবে দিতে পারি এবং সেই কিওয়ার্ডটা আমরা ঠিকভাবে বসাইতে পারি সেটা হচ্ছে আমরা খেয়াল রাখব আচ্ছা এখন আমরা আসি কিভাবে আমরা এখন আমরা আসি কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে আমাদের কি কি টুলস লাগে আমরা কিছু টুলসের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা দিছি আপনাদের মেসেঞ্জারের মধ্যে আপনারা এখান থেকে সংগ্রহ করুন সংগ্রহ করে সবাই রাইকেন যেমন এখানে দেখেন আপনারা অ্যানালাইটিক্স অ্যানালাইসিস ইউর ক্লায়েন্ট ফার্স্ট প্রথমে একটা বিষয় কি করতে হইব আমি ক্লায়েন্টকে প্রশ্ন করতে হইব জিজ্ঞাসা করবো ক্লায়েন্টকে বায়ারকে জিজ্ঞাসা করবো যে আচ্ছা ভাইয়া আপনার কাছে কি কোনো স্পেসিফিক কোনো কিওয়ার্ড আছে বা আপনার কোনো স্পেসিফিক কিওয়ার্ডের দরকার আছে ঠিক আছে আমরা বায়ারকে প্রশ্ন করব এটা যে আপনার কোনো স্পেসিফিক কিওয়ার্ড আছে বা আপনি আমাকে আপনার ব্যক্তিগত কোনো কিওয়ার্ড যদি থাকে তাহলে সেই কিওয়ার্ডটা আমাকে দিন আমি সেই কিওয়ার্ডটা বসাইয়া দিব এটা হচ্ছে আমরা বায়ারকে প্রশ্ন করব তার যদি কিওয়ার্ড থাকে তাহলে তার কাছ থেকে তার কিওয়ার্ডটা নিয়ে আসব আর নিয়ে আইসা আমি তার কিওয়ার্ডটা বসাই দিব এখন যদি সে খুব কম কিওয়ার্ড দেয় চারটা পাঁচটা কিওয়ার্ড দিল এখন আমার কিওয়ার্ড হচ্ছে পঞ্চাশটার দরকার একশোটার দরকার তাইলে তার চারটা পাঁচটা কিওয়ার্ডের উপরে চিন্তা কইরা বেস কইরা আমি আরও কিছু কিওয়ার্ড রিসার্চ কইরা নিয়ে আসব ঠিক আছে প্রথম নম্বর আমাকে টার্গেট রাখতে হইব বায়ারের কাছ থেকে একটা দুইটা একাধিক তিনটা চারটা পাঁচটা কিওয়ার্ড নিয়ে আসতে পারে কিনা এটা আমার প্রথম নম্বর খেয়াল রাখতে হইব দিন দুই নাম্বার হচ্ছে ব্রেন স্ট্রমিং ব্রেন স্ট্রমিংটা কি ব্রেন স্ট্রমিংটা হচ্ছে আমি আমার মাথাকে একটু খাটাইমু ব্রেন স্ট্রমিংটা হচ্ছে আমি আমার মাথাটাকে খাটাইমু আর মাথাটা খাটাইতে তখন কি করব মাথাটা খাটানোর জন্য আমার কিসের প্রয়োজন মাথা খাটানোর জন্য আমার প্রয়োজন হচ্ছে বায়ার যে আমাকে অ্যাডস ক্যাম্পেইন করার জন্য সার্চ অ্যাডস ক্যাম্পেইন করার জন্য অবশ্যই বায়ার আমাকে একটা ওয়েবসাইট দিবে আমরা যেভাবে এই যে যমুনা টিভি সার্চ করছি ওয়ালটন এইভাবে একটা ওয়েবসাইট থাকবে বায়ার তার একটা ওয়েবসাইট দিবে যে তার এই ওয়েবসাইটটাকে সে সার্চের ফার্স্ট পেজে চাচ্ছে আপনি তার ওয়েবসাইটে ঢুকবেন অথবা তার ফেসবুক সে যদি সে ফেসবুক পেজ দেয় তাহলে তার ফেসবুক পেজে ঢুকবেন ডুইকা তার প্রোডাক্টগুলো দেখবেন হ্যাঁ তার প্রোডাক্টগুলা দেখবেন প্রোডাক্টগুলা দেইকা তার প্রোডাক্টগুলা দেইকা আপনি সেটা নিয়ে গবেষণা করবেন গবেষণা করে আপনার মাথার মধ্যে খেলাইবেন যে এই প্রোডাক্টটা কিনতে হলে আমি কি দিয়ে সার্চ করতে পারি গুগলের মধ্যে আমি একটা প্রোডাক্ট কেনার জন্য আমি গুগলে কি দিয়ে সার্চ করতে পারি আমরা ফেসবুকে কিভাবে সার্চ করতে পারি এই যে আমরা যে সার্চ করি আমার নিজের ব্যক্তিগত সার্চ কিভাবে হয় এই সার্চটাই আমি একজন মনে করেন এই মুহূর্তে একজন ক্লায়েন্ট এই মুহূর্তে একজন কিনরা মানুষ আমি একটা মনে করেন এই মুহূর্তে একটা কি করব মনে হয় একটা টিভি কিনবো টিভি কিনলে আমি বিশনের টিভি কিনবো বা ওয়ালটনের এই যে প্রোডাক্টটা কিনবো ওই প্রোডাক্টটা আমরা কিনবো মনে করেন আমরা এই প্রোডাক্টটাই কিনবো হ্যাঁ এখন আমি এই প্রোডাক্টটা কী নামে সার্চ দিছি এটা আমার ক্ষেত্রে এখন আমি দেখেন কিভাবে সার্চ দিছি অথবা এইভাবেই সার্চ দিছি ওয়ালটন টিভি ওয়ালটন এলইডি টিভি এইভাবে সার্চ দিছি আমার সার্চটা এভাবেই আমি চিন্তা করব। চিন্তা করিয়া তারপরে প্রোডাক্টটা সম্পর্কে একটু গবেষণা করব। যদি আমি প্রোডাক্টটা সম্পর্কে একদম না বুঝি প্রোডাক্টটা আমাকে এমন কিছু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে আমরা কিছু ধারণা নিতে পারি না এরকমও কিছু বায়ার আছে যে এমন কিছু প্রোডাক্ট দেয় যে প্রোডাক্টের কোনো ধারণা নেওয়া যায় না এখন যদি এরকম কোনো প্রোডাক্টের ওয়েবসাইট দিয়ে দেয় আর ধারণা যদি মানে বাস্তবিক করতে ধারণা নেওয়া না যায় তাহলে আমরা বায়ারকে প্রশ্ন করব যে আসলে স্যার বা ভাই আমরা আপনি কি দিচ্ছেন সেটা আমি ধরতে পারিনি বুঝতে পারিনি একটু আমাকে ক্লিয়ার করেন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে গুগল সাজেশন আচ্ছা গুগল সাজেশন কি গুগল সাজেশন হচ্ছে আমরা যে ওয়ালটন লেখা ওয়ালটন টিভি লেখা সরি আমরা যে এরকম ওয়ালটন টিভি লিখে সার্চ করি ওয়ালটন টিভি লিখে সার্চ করতে গেলে এই যে দেখেন ওয়ালটন টিভি ওয়ালটন টিভি প্রাইস ইন বাংলাদেশ ওয়ালটন টিভি প্রাইস ইন বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি টু ওয়াল্টন টিভি এক্সচেঞ্জ অফার ওয়ালটন টিভি এক্সচেঞ্জ অফার টোয়েন্টি টোয়েন্টি টু ওয়ালটন টিভি থার্টি টু প্রাইস ইন বাংলাদেশ ওয়াল্টন টিভি মনিটর প্রাইস ইন বাংলাদেশ এরকম বিভিন্ন সার্চ দিছে এটা হচ্ছে গুগল সার্চ এটাকে বলা হয় কি গুগল সার্চ আমরা গুগলে একটা কিওয়ার্ড লিখলে এই গুগলে কিওয়ার্ডটা লেখার সাথে সাথে আমাদেরকে গুগল কিছু এইভাবে কিছু কিওয়ার্ড সার্চ যে করে আমাদেরকে সাজেস্ট করে আমরা বলে যে এই এই এই আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে এই কিওয়ার্ডগুলো দিয়েও সার্চ করতে পারবেন তো এটাকে বলা হয় গুগল সার্চ তারপরে হচ্ছে উইকিপিডিয়া উইকিপিডিয়া উইকিপিডিয়া দিয়েও সার্চ করা যায় তবে এগুলা দিয়ে সার্চ করে তেমন একটা রেজাল্ট পাওয়া যায় না আমি একটু দেখাইয়ে দিই আপনাদের উইকিপিডিয়া অবস্থা কেমন লাগতেছে আজকে অনেক দিন পরেই তো ক্লাস নিচ্ছি বিরক্ত লাগতেছে আপনাদের স্যার আপনার বয়সটাই সব বিরক্তি দূর করে দেয় বিরক্তির কোনো মানে হয় না আশা করি হ্যাঁ, বয়সটা কি বুঝি নাই ভাই মানে আপনার বয়স আপনার টোনটাই অনেক কিছুই চেঞ্জ <laughs> করে দেয় বিরক্তি আসলে আসে না ক্লাসে বিরক্তিটা মানে এই যে ঘন্টা চলে যায় বাট বিরক্তিটা আসে না আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনার আর তাছাড়া আপনার প্রত্যেকটা ইনফরমেশনই প্রোডাক্টিভ এখানে সবসময় কথাগুলো শুনতে থাকি মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথাতে নতুন নতুন মেসেজ আছে সো ওইগুলা ক্যাচ করার চেষ্টা করি আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা উইকিপিডিয়াতে আসলাম উইকিপিডিয়া আসলো আমাদের সামনে উইকিপিডিয়া পৃথিবীর যতটা রাষ্ট্র আছে সব রাষ্ট্রের উইকিপিডিয়া আছে সব রাষ্ট্রের উইকিপিডিয়া আছে কোনো সমস্যা নেই আমি এই জায়গার মধ্যে ওয়ালটন টিভি লিখে সার্চ দিই দেখবেন আমাকে ওয়ালটন টিভি লিখে সার্চ দিলে আমার একটা কিছু দিব তবে উইকিপিডিয়া থেকে কিওয়ার্ড রিসার্চ করে তেমন একটা বেনিফিট পাওয়া যায় না কারণ আমি আমার জীবনে কখনো উইকিপিডিয়া থেকে ওয়ালটন আপনার কিওয়ার্ড রিসার্চ করছি না তবুও দিলাম এই যে দেখেন মানুষ আমি ওয়ালটন টিভি দিলাম এখানে অনেক কিছু আছে আপনারা এই জায়গা থেকে কিওয়ার্ড রিসার্চের মূল বিষয়টা হচ্ছে এখানে পড়বেন হ্যাঁ এখানে কিওয়ার্ডটা হচ্ছে পড়তে হয় পইরা তারপরে কিওয়ার্ডটা রিসার্চ করতে এটা হচ্ছে এসিওর ক্ষেত্রে কার্যকরিতা আসে আমি আপনাদের চেষ্টা করব অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস শেষ করার পরে আমি আপনাদের চেষ্টা করব দুই একটা এসিওর ক্লাস নেয়ার যদি পসিবল হয় তাহলে আমি চেষ্টা করব। তার আগে অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসগুলোই শেষ করি এখনও আট দশটা ক্লাস আছে আচ্ছা দেখেন দা ওয়ালটনস ওয়ালটন সম্পর্কে এখানে বিস্তারিত ওয়ালটন সম্পর্কে এখানে বিস্তারিত ধারণা আমারে দিছে এখন এই যে ধারণা থেকে আমি ওখান থেকে চেষ্টা করব কিছু ওয়ালটন সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় কি না আমি ওয়ালটন টিভি টিভি নিয়ে দিলাম ওয়ালটন গৌজিং না এমন তেমন কিছু দিছে এই যে দিছে হ্যাঁ ওয়ালটন টিভি সাইজ নামে একটা দিছে এই যে টিভি টিভি মুভিস এখান থেকে একটা নেওয়া যায় হ্যাঁ তারপরে হচ্ছে ট্রেভিস ওয়ালটন আচ্ছা এটা না দিলে এভাবে মানে উইকিপিডিয়া থেকে আমি কখনোই লেখিনি বা কখনোই করিনি এটা তেমন একটা আমার ধারণার মধ্যেও নাই একটা জাস্ট আপনাদের বললাম যদি আপনারা কেউ একজন যদি বলে হ্যাঁ তোরে স্যারে দেখাইছে না নি উইকিপিডিয়াতে কেউ কিওয়ার্ড রিসার্চ করা যায় তাহলে তো আপনি সরম পাইবেন এই জন্য আমি একবার বললাম যে ইউকিপিডিয়াতে কেউ কিওয়ার্ড রিসার্চ করা যায় আচ্ছা দুই নম্বর হচ্ছে কোড়া কোড়াতে কেউ করা যায় এটা তেমন একটা মানে এফেক্টেড না এফেক্টেড হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে মনে করেন ফেসবুক হ্যাঁ ফেসবুক না ইনস্টাগ্রামই দিই আমি আচ্ছা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে দেখেন আমি আসুক আমার ইনস্টাগ্রামটা ওপেন হোক একটু সময় অপেক্ষা করেন একটা জোর দিলা আল্লাহ কমে গেছেন আমরা তেরো জনে চলে আসছি কে কে কমছে আচ্ছা আমরা অন্যটা অন্য সাব সাবটারটা বুঝাই তারপরে আসুক আচ্ছা তারপর হচ্ছে কম্পিটিটর্স কম্পিটিটর্সটা হচ্ছে কিওয়ার্ডের কম্পিটিটর্সটা আমরা কিওয়ার্ড রিসার্চের সময় আমরা কম্পিটিটরটা একটু আলোচনা করব তারপরে এখন আলোচনা করি কম্পিটিটর হচ্ছে আমার সাথে এই যে দেখেন আমি আপনাদের আগে দেখেছিলাম ওয়ালটন টিভি আর যমুনা টিভি দুইটাই হচ্ছে টিভি ঠিক না দুইটাই ব্র্যান্ড ওয়ালটন একটা ব্র্যান্ড আর যমুনা আর একটা বা ভীষণ টিভি আর একটা ব্র্যান্ড এখন একটা আরেকটার সাথে কি আছে একটা আরেকটার মার্কেটে কম্পিটিটর কিন্তু তো আমরা এই কম্পিটিটরটা চিন্তা করব যে আসলে কম্পিটিটরটা হচ্ছে এইভাবে যে আমার এখানে দেখেন যমুনা টিভির আমি ওয়ালটন টিভির এডস ক্যাম্পেইন করতে চাচ্ছি এখন ভীষণ টিভির ভীষণ টিভির আমি সার্চ করলে কি কি আসে দেখেন ভীষণ টিভির সার্চ করলে এই যে ভীষণ টিভি আসছে ভীষণ টিভি আসছে তাইলে ভিশন টিভির জায়গাতে আমি ওয়ালটন টিভি দিয়ে দিলাম এটা হচ্ছে আমার কম্পিটিটর তারপরে হচ্ছে টেলিভিশন প্রাইস ইন বাংলাদেশ না আচ্ছা ভিশন টিভির খুব একটা সার্চ বারে আসে না আচ্ছা এগুলো হচ্ছে অথবা দেখেন মনে করেন আমি একটা আরেকটা জিনিস আরেকটা বিষয় বুঝাই আপনাদের তাইলে আপনারা ক্লিয়ার বুঝবেন আমি কম্পেয়ার করতে চাচ্ছি মনে করেন ভিভো ফন্ড আর রেডমি ফোন ঠিক আছে এখন আমি রেডমি ফোনের রেডস ক্যাম্পেইন করব আমার কোম্পানি হচ্ছে রেডমি ফোনের রেডস ক্যাম্পেইন আমার রেডমি ফোনের রেডস ক্যাম্পেইন করার লাগে দিছে আমি রেডমি ফোন দিলাম কিন্তু এখন আমি ভিভো ফোন দিয়ে সার্চ করে দেখবো বিভো ফোন দিয়ে সার্চ করে দেখবো যে আসলে কি কি আসে এই যে বিভো ফোন আসছে বিভো ফোনের জায়গাতে আমি রেডমি বসাইমু এখানে দেখেন বিভো ফোন প্রাইস আসছে বিভো ফোন প্রাইসের জায়গাতে রেডমি বসাইমু তারপরে থ্রি তারপরে আসছে বিভো ফোন এভাবে ভিভো ফোন প্রাইসের জায়গায় ভিভো ফোনের জায়গাতে আমি রিয়েলমি রেডমি বসাইমু ঠিক আছে এটা হচ্ছে আমার কম্পিটিটর এই কম্পিটিটরটা আমি খেয়াল রাখবো এভাবে আমি কিওয়ার্ড মেক করতে পারি কিউআর প্ল্যানার এই কিউআর প্ল্যানারটা আমি লা একটু ফোরে বোঝাচ্ছি তারপরে আমরা তিনটা নয় দশ এবং এগারো এই তিনটা হচ্ছে এক্সটেনশন উবার সাজেস্ট মজবার আর কিওয়ার্ড এভরিহোয়ার আমায় যত কিওয়ার্ড রিসার্চ করি সবই হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার আপনারা যদি ইচ্ছা করেন তাহলে উবার সাজেস্ট এক্সটেনশনটা এড করবেন আপনাদের কম্পিউটারে উবার সাজেস্ট এগুলা হচ্ছে ফ্রি টুলস দেখেন কিওয়ার্ড রিসার্চের জন্য দুইটা অপশন আছে একটা অপশন আছে ফ্রি টুলস আরেকটা হচ্ছে পেইড টুলস আমরা ফ্রি টুলস তো কখনো ইউজ করব না কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তে সরি আমরা কখনোই পেইড টুলস ইউজ করব না সরি আমরা পেইড টুলস ইউজ করব না কারণ আমরা তো আর পেইড মানে টাকা দিয়ে এভাবে টুলসগুলারে নিয়ে আসা আমাদের পক্ষে পসিবল না তা আমরা কি করলাম ফ্রি টুলসগুলাই ইউজ করলাম ক্রমো এক্সটেনশন উবার আমরা এটা দেখি আমরা এক্সটেনশনটা অ্যাড করি আচ্ছা তারপরে হচ্ছে এইভাবে আবার মজবার মজবার হচ্ছে আরেকটা এক্সটেনশন এইটা আমরা চাইলে অ্যাড করতে পারি কিওয়ার্ড এভরিওয়ার কিওয়ার্ড এভরিওয়ার এক্সটেনশনটা অ্যাড করে একটু জটিল একটু সময় সাপেক্ষ এটা অ্যাড করতে একটু সময় লাগে এটা তাক তাহলে আমরা এই এগারোটা সিস্টেমে আমাদের কিওয়ার্ডটাকে কি করতে পারি রিসার্চ করতে পারি তার মধ্যে সবচেয়ে বেটারটা হচ্ছে সবচেয়ে বেটারটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার সবচেয়ে বেটার হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার আমরা কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা কি করব এখন কিওয়ার্ড রিসার্চ করব ঠিক আছে আসুন আমরা গতদিন অ্যাডস ক্যাম্পেইন রেডি করছিলাম কোনটার মাধ্যমে এইটার মাধ্যমে এটাতে করছিলাম নি মনে আছে নি আমি তো বুঝলে গেছি মনে হয় কই রে নেটওয়ার্ক এটা দিয়ে মনে হয় না এর লাগিয়ে এটা আসতেছে না না এটা দিয়েই তো করছি আমার মনে হইতেছে এটা দিয়ে এখানে আসে না কেন আচ্ছা এটাতে পাইনি দেখি এটাতে তো আর সমস্যা নেই আমার এইটাতে দেখাইলে তো প্রবলেম নেই দিছি কি और रात नेटवर्क के लॉगिन डॉट পেজ লোড হচ্ছে না স্লো নেটওয়ার্ক দিয়া পেজ লোড হয় না কেমনে কি করি সরি মানে oh, আমি ভুল সার্চ করছিলাম আচ্ছা এখন দেখেন ইয়ার বিজনেস অ্যান্ড গুগল আমরা ঢুকতে পারছি তাহলে ওটাতে দিই আমি দেখি করছি ডট গুগল ডট কম আমি অন্যটা দিয়ে দিলেছি উল্টা দিয়ে দিলেছিলাম আমরা এটাতেই দেখি এখন দেখেন এটা আমরা গতদিনের আচ্ছা গতদিনের এটা আমাদের এটা ক্যাম্পেইন এটাতে রেডি করছিলাম এটাতে আমরা অ্যাকাউন্ট খুলছিলাম ঠিক আছে তাইলে এখন আমরা কি করব আমরা সাইন ইন করব কারণ আমাদের এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না আমাদের সাইন ইন করব আমরা এটার ভিতরে ঢুকবো দেখি ঢুকে এটাতে কি আছে মনসুর ইসলাম ভাই এখন আসছেন কি দেখবেন কি বুঝবেন এটা আল্লাহই ভালো জানে সমস্যা নাই আসছেন তো আসছেন হ্যাঁ, accept me এত সময় নিচ্ছে লোডিং হতে ফার্স্টেই দিয়ে দিতে আসলাম লোডিং তাইলে আর এখন আর এই মধ্যখান থেকে মিস কইরা অফ থাকতে হইতো আসছেন ভাই হ্যাঁ। এটা কি ক্লাস এটা কিওয়ার্ড রিসার্চের ক্লাস চলতেছে কিওয়ার্ড রিসার্চের বুঝতে পারছেন কিওয়ার্ড রিসার্চের ক্লাস চলতেছে আমরা দিছি কিওয়ার্ড রিসার্চের জন্য গুগল অ্যাকাউন্টের ওপেনে দিছি এই যে ওপেনই হচ্ছে না জি কি একটা যন্ত্রণার মধ্যে আছি নেটের সমস্যার কারণে পারতেছি না ঢুকতেছি না এটাতে না ঢুকলে আমরা ক্লাস শেষ করতে পারবো না কারণ আমাদের ক্লাসটা কিওয়ার্ড প্ল্যানার দেখাইতাম এখন আর কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড বাইর করব কিওয়ার্ড পাইব খুঁজে খুঁজা এইটা হচ্ছে আমাদের মূল টার্গেট ঠিক আছে এখন এখন এইটাতে ঢুকতে পারতেছি না একটু অপেক্ষা করুন লাগতেছে আ চলে আসছে আচ্ছা এখন আমরা চলে আসছি আমরা গতদিন মনে আছে কিনা আপনাদের আচ্ছা। হ্যাঁ বলেন ডিজিটাল মার্কেট হ্যাঁ বলেন ডিজিটাল মার্কেটিং এর কি সব আসলে আপনার কথা আসতেছে ভাঙ্গা ভাঙ্গা আপনার কথা ক্লিয়ার আসতেছে না আপনি কষ্ট করে একটু চ্যাট বক্সে লেখা দিলে ভালো হয় কি শুনে গেছে আমি দুই একটা ক্লাস করছিলাম বেনার কোর্সটা শেষ ডিজিটাল মার্কেটে না না কোর্স এখনো শেষ না এখনো আট দশটা ক্লাস আছে কোর্সের এখন আট দশটা ক্লাস আছে তবে এখন আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসে চলে আসছি আপনাকে আমি প্রথম দিকে ক্লাসে দেখছিলাম তারপর থেকে ক্লাসে আমি খুব একটা দেখিনি আপনাকে তবে আমরা বেসিক লেভেলের ক্লাস শেষ কইরা এখন ফুললি অ্যাডভান্স লেভেলের ক্লাস করতেছি খুবই অ্যাডভান্স লেভেল ঠিক আছে আচ্ছা তাহলে চলে আসি আমরা ওকে স্যার কন্টিনিউ ওকে হ্যাঁ বলেন এটা ফিক্স হয়ে যায় অ্যাকাউন্ট ক্যান নট শো অ্যাডস ওকে আচ্ছা দেখেন আমরা এই কিউ অ্যাকাউন্টটাকে আমরা ক্রিয়েট করছিলাম গত দিন ঠিক আছে ক্রিয়েট কইরা আমি তো অসুস্থ হয়ে গেলাম আর তো আপনাদের দেখানো হইল না ক্লাস অফ থাকি গেলাম তাইলে এই হচ্ছে আমাদের এটা এই জায়গার মধ্যে দেখেন টুলস অ্যান্ড সেটিংস নামে একটা অপশন আছে তাহলে ভালো হইলে দেখেন টুলস অ্যান্ড সেটিংস নামে একটা অপশন আছে আমরা এই টুলস অ্যান্ড সেটিংসে যাইমু টুলস অ্যান্ড সেটিংসে গিয়ে আমরা দেখবো ওখানে খুঁজাইমু কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন আছে কি নাই একটু অ্যাড করতে হইব এটা নেটওয়ার্ক যতক্ষণ না মানে আর একটু সময় নিব এটাই হচ্ছে বিষয় এখানে খুবই বাড়ি এটা খুবই ফাস্ট নেটওয়ার্ক লাগে লাগে এটাতে কাজ করতে গেলে আপনার একটু সময় লাগবে ওকে আচ্ছা <clears throat> দেখেন টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করলাম টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে আমরা দেখি কিওয়ার্ড প্ল্যানার নামে একটা শব্দ আছে দেখেন কিওয়ার্ড প্ল্যানার কিওয়ার্ড প্ল্যানার নামে একটা শব্দ আমরা খুঁজে পাইমু দেখেন এই জায়গার মধ্যে আছে এই বাম পাশে একদম বাম পাশে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা শব্দ আছে দেখছেন এই যে কিওয়ার্ড প্ল্যানার ওকে এটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার আমরা কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করিয়া আমরা একটু ওয়েট করবো এখানে একটা চেট আসবে এটা চেট বসা বক্স আসবে এই চেট বক্সে আমরা আমাদের কিওয়ার্ড পেয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে তো ওখান থেকে আমরা কিছু সার্চ করব তার আগে ওর ও কী করুক ঘুরতে থাকুক চলতে থাকুক আমরা গুগল শিট নামে একটা অপশন বাইর করে আমাদের গুগল শিট লাগে সরি আমি ইনস্টাগ্রামে একটা কাজ দেখাইতাম আসছিলাম এটা ইনস্টাগ্রামটা তো কাটটা ফেললাম সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে আমরা কিওয়ার্ড পাইতে পারি এই অপশনটা আমি দেখাইতাম আসছিলাম ইনস্টাগ্রাম থেকে কিন্তু স্যার আপনি কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি বাটনটা প্রেস করেন ওইটা আবার চলে আসবে আরেকবার বলেন তো প্লিজ কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি আগের ট্যাবটা চলে আসবে কন্ট্রোল শিফট টি আচ্ছা আচ্ছা আচ্ছা গুড থ্যাংক ইউ কন্ট্রোল শিফট টি আচ্ছা লিখে রাখি আমি একটু থ্যাংক ইউ ভেরি মাচ control shift plus T okay thank you very much আচ্ছা দেখেন আমরা যে সোশ্যাল মিডিয়া থেকে কিওয়ার্ড পাই সোশ্যাল মিডিয়া থেকে কিওয়ার্ড যেমন মনে করেন আমি হ্যাশট্যাগ দেওয়া বিজনেস একটা কিওয়ার্ড আমার বিজনেস একটা কিওয়ার্ড এখন বিজনেস কিওয়ার্ডটা আমি রিসার্চ করলে একটু বেশি হয়ে গেছে ট্যাব লোডিং হ্যাঁ এই যে দেখেন এই যে আমার বিজনেস একটা কিওয়ার্ড দেখেন আপনারা বিজনেস একটা কিওয়ার্ড বিজনেস ওনার একটা কিওয়ার্ড বিজনেস ইউটিউবার একটা কিওয়ার্ড বিজনেস ম্যান একটা কিওয়ার্ড বিজনেস টিপস একটা কিওয়ার্ড বিজনেস ওয়েমেন একটা কিওয়ার্ড আরও আছে হ্যাঁ তারপরে দেখেন বিজনেস কোচ একটা কিওয়ার্ড বিজনেস কোর্টস একটা কিওয়ার্ড আচ্ছা বিজনেস বাদ দিলাম বিজনেস বাদ দিলাম যেহেতু আমরা ওয়ালটন টিভি নিয়ে কাজ করতেছি তাইলে আমরা ওয়ালটন টিভি সার্চ করি ওয়ালটন টিভি দেখেন আমাদের ওয়ালটন রিলেটেড টিভি আসছে ওয়ালটন টিভি ওয়ালটন টিভি অফার ওয়ালটন টিভি অটো অফার তো একই তো আচ্ছা ওয়ালটন টিভি ডিসকাউন্ট অফার তারপরে ওয়ালটন টিভি এক্সপোর্ট ওয়ালটন টিভি কনসোল এইভাবে দেখছেন ওয়ালটন টিভি ওস ওকে এইভাবে আছে কি আছে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে যে আমরা কিওয়ার্ড খুঁজে পেতে পারি বা কিওয়ার্ড আমরা বের করতে পারি এই যে দেখেন হ্যাঁ আমার এখন মনে করেন ইউটিউবের কিছু কিওয়ার্ডের প্রয়োজন হ্যাঁ ওই ইউটিউবের কিওয়ার্ডের জন্য আমি ইউটিউব দিলেই এখান থেকে দেখবেন কত ইউটিউবের কিওয়ার্ড আসে আমি দেখাইতেছি আপনাদের দেখেন ইউটিউব আসছে ইউটিউবার আসছে ইউটিউবার্স আসছে ইউটিউব চ্যানেল আসছে ইউটিউব ইউটিউব প্রমোশন ভিডিও আসছে ইউটিউব প্রমোশনাস ভিডিও আসছে দেখতে পাচ্ছেন ইউটিউব এই যে দেখেন কত ধরে ইউটিউবার্স ইউটিউবার ইউএসএ হ্যাঁ এভাবে আসতেছে এগুলা এই যে কত কিওয়ার্ড আমারে দেখাইছে এখান থেকে আমরা কিওয়ার্ড কি করতে পারি নিতে পারে আচ্ছা আপনাদের এখনও এই ক্লাসটাতে খুবই একটা মনোযোগ আসবে না কী জন্য আসবে না জানেন এই জন্যই যে আসবে না যে এখনও কিওয়ার্ডের আসল কাজটা বা কিওয়ার্ড কোন জায়গায় গিয়ে আমরা কাজ করব বা কোন জায়গার জন্য আমরা কাজ করব এই বিষয়টাতে আমি যতই বুঝাই না কেন কিন্তু প্র্যাকটিক্যালি এখন পর্যন্ত আপনারা ওই জায়গার মধ্যে না যাওয়ার কারণে এখন আপনারা একটা অন্ধকার গুড়ের মধ্যে থাকবেন কিন্তু ঠিকই যখন সামনের ক্লাস করাইতে যাইব তখন সামনের ক্লাস করানো করাইতে যাওয়ার পরেই আপনাদের ওই কিওয়ার্ডের প্রয়োজন হইব তখনই কইতে কিওয়ার্ড প্ল্যানারে দিলাম কি আসলো ইউর অ্যাকাউন্ট ক্যান নট শো অ্যাডস অ্যাড তো শো হচ্ছে না এটা আমিও তো জানি じゃあもうすぐのキャラ持ってりちょっとやばろうかんこってファレな。 এর সময় নিয়ে নিচ্ছে চলে গেছে হ্যাঁ কারেন্টের কথা আর কই লাভ নাই কারেন্টের কারণেই তো আমি মুসিবতের মধ্যে আছি না আজকে মনে হয় আর এই নেটওয়ার্কের কারণে মনে হয় ক্লাসটা শেষ করতে পারতাম না এই যে পরিস্থিতি এখনও প্রায় পনেরো বিশ মিনিটের ক্লাস হয়েছে কিন্তু কিন্তু আচ্ছা ঠিক আছে আমি আজকে আর নেটের কারণে ক্লাস সম্ভবত সামনে নেওয়া যাইতো না বুঝছেন নি ভাইয়া সবাই শুনতে পাচ্ছেন আসলে এমন নেটওয়ার্ক দিয়ে ক্লাস করানো পসিবল না কি অন্তত কিওয়ার্ডের ক্লাস করানো জি স্যার শুনতে পাচ্ছি তাহলে আজকে ক্লাস এখানেই অফ দিয়ে দেই আর সামনের সোমবারে আপনাদের ক্লাস কি মঙ্গলবারে হ্যাঁ মঙ্গলবারে পরবর্তী অংশ ক্লাস নিব না এখন জামেলা পরবর্তী অংশতে আপনাদের ওই আগে কিওয়ার্ড দেখাইয়া একসাথে সার্চ এস ক্যাম্পেইনের ক্লাস দুটোটাই নিয়ে নিব এটা বেশি সময় লাগে না মাশাআল্লাহ এই মুহূর্তে কি আসছেন সেলিম ভাই সেলিম ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে এখন নেটওয়ার্কের কারণে এই যে দেখেন এটা আসতেছেই না এটা না তাছাড়া আমার এটা হিয়ারস অ্যাকাউন্টও রেস্ট্রিক্টেড করে দিছে আচ্ছা সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আমাদের তো টুল জি এখন তাইলে আজকে এখানেই শেষ করে দেই আমাদের অসমাপ্ত ক্লাসটা ইনশাল্লাহ মঙ্গলবারে সমাপ্ত করব এবং আপনাদের কিওয়ার্ড রিসার্চের শেষ অংশের সাথে অর্থাৎ কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ড রিসার্চের অংশটা আমরা গুগল সার্চ এডস ক্যাম্পেইনের সাথে অর্থাৎ আগামী ক্লাসটাই হচ্ছে গুগল সার্চ এডস ক্যাম্পেইন এর সাথে আমরা নিয়ে নিব একসাথে ওকে কি বলেন সবাই এখন চেষ্টা করে এখন চেষ্টা করতেছি তো কিন্তু কোনো অবস্থাতেই হচ্ছে না কোনো অবস্থাতেই এটার লোডিং হচ্ছে না এখন কি করব আপনাদেরকে কষ্ট দিয়ে দিলাম আর তাহলে নেক্সট ক্লাস কবে স্যার নেক্সট ক্লাস মঙ্গলবার আপনাদের আপনাদের রুটিন ওয়াইজ ক্লাস হবে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার ক্লাস হবে ইনশাআল্লাহ এখন আমি সুস্থ হয়ে গেছি আর আপনাদের কোনো ঝামেলা হবে না ক্লাস হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেলিম ভাই কই আছিলেন এতক্ষণ